হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি ক্যামেরাতে রেকর্ড হওয়া এমন কিছু ঘটনা যা রেকর্ড না হলে আপনি হয়তোবা কখনো বিশ্বাসই করতেন না এর কারণ একটাই আমাদের রহস্যময় পৃথিবী আর আমাদের এই পৃথিবী এতটাই রহস্যময় যে তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত তা রহস্যই রয়ে গিয়েছে বাই দ্য ওয়ে আপনি যদি আমাদের এই ভিডিওটির আগের দুটি পর্ব না দেখে থাকেন তবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন আর গত ভিডিওতে আমরা এই পর্বটি শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু শুধুমাত্র আপনাদের অসংখ্য রিকোয়েস্টের কারণে ভিডিওটির থার্ড পার্ট নিয়ে আবারও চলে আসলাম তো সর্বপ্রথমে যে ভিডিওটি রয়েছে সেটি সাইবেরিয়ার একটি পার্ক থেকে দুপুর তিনটার সময় ধারণ করা এই স্থানে একটি গাড়ি এসে থামে এবং একটি মেয়ে গাড়ির ভেতরে থাকা মানুষটির সাথে কথা বলতে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তে পার্কের ভেতরে থাকা একটি বাঘ খাঁচা থেকে পালিয়ে যায় আর মেয়েটার উপরে আক্রমণ করে বসে এবং মেয়েটিকে বনের ভেতরে টেনে নিয়ে যায় আর দুঃখের বিষয় হলো সেই মুহূর্তে তাকিয়ে দেখা ছাড়া কারোরই কিছু করার ছিল না দ্বিতীয় ভিডিওটি একটি দোকানের ভেতরে থাকা জিনিসপত্র চুরির ভিডিও যা সেখানকার সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল দোকানে দোকানদার না থাকার সুযোগে তিনজন মহিলা দোকানের ভেতরে ঢুকে পড়ে আর এই তিনজন মহিলা দোকানের জিনিসপত্র এমন এক পদ্ধতিতে চুরি করে যা দেখে পরবর্তীতে দোকান কর্তৃপক্ষ পর্যন্ত হতভম্ব হয়ে গিয়েছিল এই ভিডিওটি খুবই অদ্ভুত ধরনের একটি ভিডিও যা এখন পর্যন্ত সবার কাছে রহস্যই রয়ে গিয়েছে খেলা চলাকালীন সময়ে দর্শক গ্যালারির কোনো একজন দর্শক ভিডিওটি তার মোবাইলে ধারণ করেছিলেন তাতে দেখা যায় হঠাৎই আকাশে কালো ঘন কিছু একটা মাথার ওপর ঠিক অবস্থান করছে যেন আকাশের মেঘ নিচে নেমে এসেছে যা দেখে সেখানকার সবাই ঘাবড়ে যায় আর এখনও এই রহস্যের কেউ সমাধান করতে পারেনি তবে এটাই এ ধরনের ঘটনার একমাত্র ভিডিও নয় এমন আরও কয়েকটি ভিডিও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে ধারণ করা হয়েছিল যাতেও এই একই ধরনের ঘটনা লক্ষ্য করা যায় এই ভিডিওটি ইন্দোনেশিয়ার একটি ক্যাফেতে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ধারণ করা হয়েছিল ভিডিওটি দুই সালের জুলাই মাসের যেখানে দেখা যায় কিছু ছেলে মেয়ে বসে আড্ডা দেখছিল আর পাশের টেবিলে কোনো একটি মেয়ে বসেছিল যে বসে বসে কিছু একটা করছিল কিন্তু আসল ঘটনা তখন ঘটে যখন আড্ডা দেয়া ছেলে মেয়েগুলোর মধ্যে একজন দেখে যে তার টেবিলের গ্লাস নিজে নিজেই নড়াচড়া করছে সে কিছু বুঝে উঠতে না পেরে উঠে দাঁড়ায় তারপর তার সামনে থাকা টেবিলটা নিজে থেকেই সরে যায় তবে ফুটেজটি ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে এগুলো তাদেরই পাশে বসে থাকা মেয়েটি কোনো অলৌকিক শক্তির মাধ্যমে করছিল পরে মেয়েটির সাথে তাদের ঝামেলা হলে মেয়েটি তার শক্তি দ্বিতীয়বারের মতো সেখানে ব্যবহার করে যা দেখে সেখানকার সবাই তখন ঘাবড়ে গিয়েছিল এই ভিডিওটি এই অঞ্চলে বাস করা সেখানকার কোনো একজন মানুষ ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল যেখানে দেখা যায় একটি জলার ভেতরে বেশ ঘন গাছ রয়েছে কিন্তু হঠাৎই একটি বড় জায়গা নিয়ে কিছু গাছ হঠাৎ করেই তলিয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায় এ ভিডিওটির কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি তবে সেখানকার বাসিন্দারা এটা নিশ্চিত করেছিল যে সেখানে কখনোই চোরাবালি বা গর্ত এ ধরনের কিছু ছিল না এই ভিডিওটি দেখে অনেকে প্রাঙ্ক ভিডিও বা ভিএফএক্স টেকনোলজির সাহায্যে তৈরি একটি ভিডিও বলে ধরে নিতে পারেন কিন্তু আপনাদের অবগতির উদ্দেশ্যে বলছি যে এটি ইন্টারনেটের সব থেকে আলোচিত ভিডিওর মধ্যে একটি আর এই ভিডিওটিরও ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি ভিডিওটি একটি রোড সিসিটিভি ক্যামেরা থেকে নেয়া ভিডিওটিতে দেখা যায় একজন ভ্যান চালক রাস্তা দিয়ে তার ভ্যান চালিয়ে আসছিল ঠিক তখনই অপর দিক থেকে একটা গাড়ি এসে পড়ে যা সে দেখতে পায়নি আর ঠিক তখনই কেউ একজন খুব দ্রুত এসে তাকে নিয়ে অদৃশ্য হয়ে রাস্তার অপর পাশে চলে যায় এটাকে অনেকে টেলিপোর্টেশন হিসেবেও ব্যাখ্যা করেছে তবে সে যাই হোক ওই দিন ওই ঘটনাটি না ঘটলে হয়তোবা ভ্যান চালকটির খুব বড় ধরনের কোনো বিপদ হতে পারত এই ভিডিওটি আজারবাইজান এর একটি মসজিদ থেকে একটি লো কোয়ালিটি ফোন ক্যামেরাতে ধারণ করা হয়েছিল এবং যা পুরোপুরি ইম্পসিবল এমন করে এডিট করে রিয়েলের মতো করে দেখানো যেমনটি এখানে দেখা যাচ্ছে এই ভিডিওটি সেখানকার মানুষের মনে প্রশ্ন রেখেছিল যে আসলে কি অ্যাঞ্জেল পৃথিবীতে আছে এই ভিডিওটি আনুষ্ঠানিকভাবে কয়েক হাজার পাখির মুক্তির ভিডিও যাতে দেখা যাচ্ছে একটি ট্রাক থেকে কয়েক হাজার পাখিকে মুক্তি দেওয়া হচ্ছে এই ভিডিওটিও ইন্টারনেটে আপলোড করার কিছুদিনের মধ্যেই খুব ভাইরাল হয়ে পড়ে এই ভিডিওটিতে কয়েক হাজার পাখির ওড়ার দৃশ্য ধারণ করা হয়েছে আসলে এটি দেখে মনে হতে পারে এটি কোনো মুভির অংশ অথবা ভিএফএক্স এর দ্বারা তৈরি কিন্তু আসলে এটি সে ধরনের কিছুই না এটি সম্পূর্ণই রিয়েল দৃশ্য আর এই পাখিগুলো এভাবেই উঠতে পছন্দ করে তারা ঝাঁক বেঁধে এক এক সময় এক এক আকারে আকাশে ওড়ে যাতে অন্য প্রাণী দূর থেকে দেখে তাদেরকে বিপজ্জনক প্রাণী মনে করে আর তাদেরকে আক্রমণ করতে না পারে তো বন্ধুরা ভিডিওটির চতুর্থ পার্ট দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু কষ্ট করে লাইক দিতে পারেন আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং আর রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল প্রেস করুন তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ